ওই জীবন থেকে কিন্তু গেছে গা হয় মনে করেন ভালো আছে এটাই হয় ভাই বুঝছেন না প্যারা লইলি প্যারা প্যারা না লইলে আর প্যারা না জীবনের লেগে ভাই এখন সব প্যারা বাদ দিয়ে দিছি মালের প্যারাও নাই গার্লফ্রেন্ডের প্যারাও নাই কিচকায় আছি মানে থার্সডে নাইটে ডান্স কিলে করতে হবে তোমরা কি ডান্সার নি হ্যাঁ আর কি কুদাকুদি করলে ফোন পড়ে গেছে কারো কোনো খবর নাই তো হেতির ফোন ভাঙিয়ে গেছে হেতি তো তোমার ফোন তো না আরোগা ফোন দিতে পারতো পারতো না হাই তো হেতি কিলে আনের হন দেন আই তো জানি না তুই হেগিতির আগে তুমি তো বিখা বেজ করে রাখছো হেতি কেমনে ফোন দিব সি সি ভাই তবা তবা আন এসব বিড়েলে কথা করতুন কন বিড়েলে কথা আই কই না বিড়েলে কথা আরই তো তোমরা বলাইতেছো এক হাতে চোখের পানি মোছা আর অন্য হাতে মেসেজ টাইপ করা যে কতটা কষ্টের তা শুধু তারাই বোঝে যারা খুব যত্নে করা সম্পর্কটা অবহেলার বাস্তবতার জাতাকলে পিষ্ট হতে দেখেছে যার খুব কাছ থেকে ভালোবাসাকে হারিয়ে যেতে দেখেছে আচ্ছা ভাই আমি তো আপনার গল্পে কোনো ক্রাইসিসই খুঁজে পেলাম না ভাই আপনার বাপের টেকা আছে আপনার এত সুন্দর একটা বাইক আসছিল গার্লফ্রেন্ড আসছিল আপনার মাল খাওয়া ধরলেন কি লেগে ভাই মানুষের জীবনে তো ক্রাইসিস থাকলে মানুষ মাল খায় তাই না আপনার জীবনে তো কোনো কষ্টই নেই তাহলে আপনি কি লেগে মাল খাওয়া ধরলেন ভাই কৌতূহল থেকে সবগুলো ঝুমুন আমার কাছে কইতে এসেছিল আমি রায়হানরে মারছি কিনা এটা জানার লেগা তাই আমার আজকে প্রথম মাঠের মধ্যে এনে তুই কি কইছিস আমি সত্য কথাই কয়ে দিছি আর বস্তু কোনো ঝুমুরের কাছে মিথ্যা কথা বলে না দোস্ত আমি ঝুমুরের সামনে কোনো মিথ্যা কথা বলতাম কোনো আন্টি মান্টি দেখলে আপারে গিয়া কমপ্লেন করবে যে আমি পোলাদের সাথে রাস্তায় বসে আড্ডা মারি এ নাবিলা তোর হইতেছো যে এই এলাকার স্থানীয় তখন নিজের বাড়ি হ্যাঁ তুই এলাকাতে দাঁড়াইয়ে থাকবি বইয়ে থাকবি আড্ডা মারবি কে কি কইবে কারো কিছু বলার সাহস আছে হ্যাঁ মানুষ ছেঁকা খাওয়ার পর এমন করে কেন তুমি আমারও দেখো আমি জীবনে কতবার ছেঁকা গেছি তুমি আমার সঙ্গে কোনো আইডিয়া আছে জীবনে আমি পাঁচ পাঁচবার ছেঁকে গেছি এবং প্রত্যেকটার বার ছেঁকা খাওয়াতে আমার খুব লাভবান হয়েছে আমার নিজের জন্য খুব লাভবান হয়েছে আমার প্রথম গার্লফ্রেন্ড আমার ছেড়ে চলে গেল তখন আমি ছিলাম একশো চার কেজি ওজন রাত দিন চব্বিশ ঘন্টা আমি গেলে জিম করতাম জিম করে করে শুকিয়েছি আবার আমার জীবন আটকা চলে গেছে দ্বিতীয় প্রেম দ্বিতীয় প্রেম ওরা আটকা গেছে আর আমি আবার জিম শুরু করছি প্রচুর খাওয়া দাওয়া শুরু করছি জিম করতে করতে খাওয়া দাওয়া করতে করতে এরকম করতে করতে দুই নাম্বার গেলো তিন নাম্বার আইলো তিন নম্বর গেলো চার নাম্বার এলো পাঁচ নাম্বার গেলো পাঁচ নাম্বার আইলো করতেই থাকবে আর ওর তোকে রিজেক্ট করতেই থাকবে এরকম প্রপোজ করতে করতে রিজেক্ট খাইতে খাইতে এমন একটা দিন আসবে যেদিন দেখবি একটা মেয়ে আচমকা তোকে প্রপোজ করে বসছে তখন তুই কি করবি মুখে দৌড়াই ধরবো নো তখন তুই ওকে রিজেক্ট করে দিবি বুঝছস তুই অনেক প্রপোজ পাবি রিজেক্ট প্রপোজ করবে রিজেক্ট প্রপোজ করবে রিজেক্ট আবার প্রপোজ করবে তুই বলবি নো নো ওয়ে আমার পক্ষে পসিবল না আয়ান ঘটনাটা শুনছি আয়ান যাইতেছিস তোর জোরে হিডাইতে আপনি কি আইবেন আচ্ছা ঠিক আছে তুই একলা যাইস না আমি আহি তারপরে যা ভাই আই বিলে কি আমনে লাই ওয়েট করুম নি ভাইয়া আ শরীর এখন হিট উঠছে ভাইয়া আমি এই হিটে আজকে তুর যে নাশ করিয়া লাইম ভাইয়া আপনি যদি আসতে মন চায় তাহলে আসেন না আসতে মন চাইলে যদি ডরাই যান আমনে বাথরুমে দরজা আটকে তালা মারি বাথরুমের ভিতরে বই থান আমি আঠাশ নম্বরের দিকে যাইতেছি আসতে মন চাইলে আপনি আসতে পারেন দেখলাম আমি জোর তুই যদি একবার বুঝতি পারভেজ তোরে কত ভালোবাসে তাহলে সব কাম কাজ ফালাই যেতে পারবে স্ত্রী খুঁজতে ডাকো তো খালি ভাই এর লেগে বলার কিছু নেই ভাই ডাকটা না দিয়ে যদি আমার ডাক নামে ডাকতি আমি যে কি খুশি হইতাম ঝুমুর সামনাসামনি দাঁড়া দাঁড়াতে দেখতে বিশ্বাস করেন খালা আমি পারভেজ যদি আপনার ঝুমুরের কোনোদিন কোনো ক্ষতি হইব না খালা আমি নিজেও তা কোনোদিন ক্ষতি দিব না পারি না খালা বিমল অনেক ভালোবাসি খেলা